পরের জায়গা পরের জমি ঘর বানাইয়া আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই সেই ঘরখানা যার জমিদারি আমি পাই না তাহার হুকুমদারি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 পরে জায়গা পরে জমি ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই জমিদারের ইচ্ছা মতো দেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস জমিদারের ইচ্ছা মতো দেই না জমির চাষ তাই তো ফসল ফলে না রে দুঃখ বারো মাস আমি খাজনা পাতি সবই দিলাম নিলাম তবু তুমি আমার হয়নি নিলাম আমি খাজনা পাতি সবই দিলাম তবু জমি আমার হয়নি নিলাম আমি চলি যে তার মন জুগাইয়া চলি যে তার মন ডুগাইয়া দাখিলাই মিলে না সই দাখিলাই মিলে না সই আমি তো সেই ঘরের মালিকি নই পরে জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই পরের জায়গা পরের জমি ঘর বানাইয়াই আমি রই আমি তো সেই ঘরের মালিক নই আমি তো সেই ঘরের মালিক নই